বিধিরে কেমন তুমি মানুষ গড়ার হলে কারিগর বিধিরে কেমন তুমি মানুষ গড়ার হলে কারিগর কারো মনে ব্যথা দিয়া কারো মনে ব্যথা দিয়া কারো বাধ সুখের ঘর বিধিরে কেমন তুমি মানুষ গড়ার হলে কারিগর শুনেছি যে দুঃখের মাঝে তোমার বসদ ঘর ভব মাঝে দেখি আবার তুমি প শুনেছি যে দুঃখের মাঝে তোমার বসদ ঘর মাঝে দেখি আবার তুমি স্বার্থপ তুমি তো দিয়েছ তাকে মন ভাঙানোর অধিকার বিধিরে কেমন তু মানুষ গড়ার হলে কারিগর সে যে আমার ছিল আপন আজকে হল প জানি না কি লেখা ছিল বিধানে তোমার সে যে আমার ছিল আপন আজকে হলো পর জানি না কি লেখা ছিল বিধানে তোমার আশার মুখে সাই পড়িল বুকে আমার ধীরে কেমন তুমি মানুষ গড়া হলে কারিগর